উদ্যোগে আমাদের এই খাল নয় শুধু আমাদের বরিশালের ধীরে ধীরে এই আদলে বরিশাল নগরীর দখল দূষণে হারিয়ে যাওয়া সাগরদী খালের প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন নাব্যতা বাড়ানোর পাশাপাশি খালের দুই তীরে walkway bicycle lane foot overbridge street light bench সবুজায়ন ও ডাস্টবিন স্থাপনের মধ্যে দিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণ করা হবে এতে নগরীর একাংশের মানুষ দলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং মরাখাল পরিণত হবে পর্যটন কেন্দ্রে মন্ত্রণালয়ে জমা দেওয়া বাইশটি খাল খনন প্রকল্প অনুমোদন হলে অন্য খালগুলো একইভাবে নাব্যতা বাড়িয়ে দৃষ্টিনন্দন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ নদী খালের দেশ বরিশাল নগরীর বিয়াল্লিশটি খালের অনেকগুলোই ভরাট করে ড্রেন এবং রাস্তা নির্মাণ করা হয়েছে শোভারায়ণীর খাল পুরোপুরি নিশ্চিন্ন করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে দখল দূষণের কারণে কয়েকটি খাল নালায় পরিণত হয়েছে খালের প্রবাহ না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয় নগরীতে এ অবস্থায় দুই সালের তেইশ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর বর্তমান সিটি মেয়র নগরীর পুরনো অংশের বাইশটি খাল খনন তীর সংরক্ষণ সৌন্দর্য বর্ধন এবং বনায়নের জন্য দুই হাজার কোটি টাকার একটি প্রকল্প জমা দেন মেয়র হিসেবে পাঁচ বছর মেয়াদ শেষ হতে চললেও খাল খনন প্রকল্পের অগ্রগতি নেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি রাখতে জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচির প্রথম পর্বের বরাদ্দের তেরো কোটি টাকা ব্যয়ে পঁচিশ জানুয়ারি বিকেলে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সাগরদী খাল খনন এবং সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন মেয়র এই কাজের আওতায় কীর্তনখোলা নদীর সংযোগস্থল থেকে সাগরদী খালটি রুইয়ার পোল পর্যন্ত সাত কিলোমিটার খনন সম্মুখস্থল থেকে বৌদ্ধভূমি পর্যন্ত এক পয়েন্ট পঁয়ত্রিশ কিলোমিটার ওয়াকওয়ে ও বাইসাইকেল লেন একটি ফুটওভার ব্রিজ দুই তীরে সিয়াশিটি বেঞ্চ স্থাপন খালের তীরে সিয়াশিটি স্ট্রিট লাইট স্থাপন দুই তীরে বিভিন্ন ধরনের আটশো তিরিশটি বৃক্ষরোপণ এবং একশো পঞ্চাশটি ডাস্টবিন স্থাপন করা হবে উদ্বোধনকালে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন ও বিএনপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সুবিধাভোগীরা জানান খালে পানি না থাকায় নৌজনের তলানি আটকে যায় জোয়ারের পানির অপেক্ষা করতে হয় তাদের এই খালের খনন কাজ সম্পন্ন হলে নগরীর অভ্যন্তরে পানিপথে পরিবহনে সুবিধা হবে তাদের যাইতে পারি না খাল তোমার গেছে বরিয়া এখন আমাকে যাতে যাইতে আইসে অলতে পড়তে খুব কষ্ট এই টলা এই টলা টলা রক্ত দিয়ে নদীতে গুনে যাইতে ইট বালি সিমিট গাছের টলার গুড়ির টলার এখন কেউ যাইতে পারে না তোমার এখন এক যাই নাড়া নাড়া খুঁটে লেগে যায় হ্যাঁ কোনো যাবার কোনো সিস্টেম নাই খাল ভরি গেছে খরণ করা লাগবে খরণ করে না কোনো কোনো মানে করে না যে মেয়রি আশা দিয়ে রায় খাল খরণ করে দিমু মাপি চাপি যায় প্রায় বিশ বছর বেশি হয়েছে আজ পর্যন্ত কেউ খাল কাটে নাই আর শুনছি এই মেয়র সাহেবের খাল কাটবে যদি খাল কাটতে দেয় আমরা এদের থেকে খুশি হয়ে যাবো আমার নামাজ পড়ে তার জন্য দোয়া করবো দোয়া করবো আমার গুহু ঘর হয়েছে আমরা যাইতে যাইতে ভালো হইবে চলতে ফেলতে ভালো হইবে আমাকে খুঁজতে খুঁজতে হাতের চামড়া যায় উঠিয়া আর যা সময় লাগে দুই দিন লাগে একটা ভরায় একদিনে যাওয়া যায় না খালে ঢুকলে কালিজিরা খালে একদিনে যাই একদিনে দাঁড়িয়ে আওয়া যায় কিন্তু এই সাগরদির খালে দুই দিনও পারা যায় না জমা কোনো খরণকালে তাহলে আমাকে আলহামদুলিল্লাহ ভালো খরণকালে তো আমরা তো চলাফেরা আগের মতো চলতে পারবো খাইতে পারবো মগের সমস্যা বাঁচবে না কিন্তু আর খরচ না করলে তো মগ মন্ত্রণালয়ে জমা দেওয়া খাল খনন প্রকল্প পাশ হলে একই আদলে নগরীর অন্য খালগুলো খনন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র এই আপনার সাগরদী খাল এখান থেকে আপনাদের শুরু হবে সাত কিলোমিটার একদম যে যত দূর যায় এটা হলো যে আপনার রুইয়ের পোল পর্যন্ত আপনার এবং এইটা যদি আমরা ডিপলি খনন করতে পারি আপনার জলাবদ্ধতা আপনার বগুড়ার ওই ওই এই সাইডের মেইন তো জলাবদ্ধতা এই সাইডটা হয় আমাদের বেশি এই এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না যে উদ্যোগ আমি নিতে পারি উদ্ধার উদ্ধার করতে পারি কিন্তু উদ্ধার করে যদি আমি পারমানেন্ট সলিউশন না দিতে পারি জনগণকে তাহলে বারবার তো আপনার আমি কয়দিন উদ্ধার করে কি করবো জায়গাটা খালি পরে থাকবে আবার দখল হবে সো আমার চেষ্টা হলো যে আমার মনে হয় আমি এতটুকু প্রমাণ করতে পারছি বা মানুষের কাছে সেই আস্থাটা আছে যে আমি যখন কাজ করতে যাব কেউ সবাই স্বেচ্ছায় আমার মনে হয় বরিশালবাসী নিজেদের স্বার্থ আমরা অবশ্যই এটা স্বার্থটা আমাদের সবাই এই যে দেখেন বা এই যে তিরিশ গোডাউনে তিরিশ ফিট রাস্তা করছে দেখেন চারতলা বিল্ডিং পর্যন্ত কিন্তু নিজেরা সাগর দিয়ে এই ব্রিজ কেউ করতে পারে না আমি বলছি বলে তারা কিন্তু আমার কথায় ভাইয়া নিজেরা নিয়ে গেছে সো আমার মনে হয় সবাই একসাথে চায়ের যে তাদের নিজেদের পরিবেশটা তো আমার না পরিবেশটা আমাদের সবাই সো